আমার কাঙ্ক্ষীর কলসি হাই হাই হাই কয় কি জানে গিয়াছে বাসি তাই নাকি মাঝির তোর নৌকার ঢেউলা গিয়া রে মাঝির তোর নৌকার ঢেউলা গিয়া খুশি আমার কাছে ইস